ময়না পাখি তোরে বড় যত্নে রাখি তুই ছাড়া কিছু আমার ভালো লাগে না ময়না পাখি ময়না পাখি তোরে ছাড়া কেমনে বাঁচি তুই ছাড়া কিছু আমার ভালো লাগে না তুই আমার নয়ন মনি দু চোখের স্বপ্ন খনি তুই আমার নয়ন মনি দু চোখের স্বপ্ন খনি তোরে ছাড়া যাই কি যায় কি বাঁচা ময়না পাখি ময়না পাখি তোরে বড় যত্নে রাখি তুই ছাড়া কিছু আমার ভালো লাগে না দেখলে আকাশ হাসে তুই যে আমার চাঁদের জোছনা হৃদয় গহিনে তোরই শুধু ছবি ভাসে তুই যে আমার প্রেমের সাধনা তোরই মায়া মুখে দেখলে আকাশ হাসে তুই যে আমার চাঁদের জোছনা হৃদয় গহিনে তোরি শুধু সবি ভাসে তুই যে আমার প্রেমের সাধনা তুই আমার নয়ন মনি দু চোখের স্বপ্ন খনি তুই আমার নয়ন মনি দু চোখের স্বপ্ন খনি তোরে ছাড়া যাই কি বাঁচা তোরে ছাড়া যাই কি বাঁচা ময়না পাখি ময়না পাখি তোরে ছাড়া কেমনে বাঁচি কিছু আমার ভালো লাগে না ময়না পাখি ময়না পাখি তোরে ছাড়া কেমনে বাঁচি তুই ছাড়া কিছু আমার ভালো লাগে না বাঁকা ঠোঁটে চাঁদের হাসি ঝরে পড়ে তোকে ছাড়া কিছু বুঝি না স্বপ্ন রাশি রাশি হয়েছে বুকের ফাঁসি তুই যে আমার নীল নয়না তোরই বাঁকা ঠোঁটে চাঁদের হাসি ঝরে পড়ে তোকে ছাড়া কিছু বুঝি না রাশি হয়েছে বুকের ফাঁসি তুই যে আমার নীল নয়ন তুই আমার নয়ন মনি দু চোখের স্বপ্ন খনি তুই আমার নয়ন মনি দু চোখের স্বপ্ন খনি তোর ছাড়া যায় কি বাঁচা তোরে ছাড়া যায় কি বাঁচা না পাখি তোরে বর যত্নে রাখি তুই ছাড়া কিছু আমার ভালো লাগে না ময়না পাখি ময়না পাখি তোরে ছাড়া কেমনে বাঁচি তুই ছাড়া কিছু আমার ভালো লাগে না তুই আমার নয়ন মনি দু চোখের স্বপ্ন খনি করে ছাড়া যায় কি বাঁচা ময়না পাখি ময়না পাখি তোরে বড় যত্নে রাখি তুই ছাড়া কিছু আমার ভালো লাগে না তুই ছাড়া কিছু আমার ভালো লাগে না তুই ছাড়া কিছু আমার ভালো লাগে